بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোধা বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের যেটা সিলসিলা চলছিল সিরিজ আর রাহিকুল মাহতুমের বর্ণিত জয়ীফ হাদিস সমূহ তারই একটি আজকে তাহাকিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যেটা বর্তমান পরিস্থিতিতে বাতিল শক্তি রাষ্ট্রীয়ভাবে সাংসদ বিল পাশ করে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করছে এবং মুসলিমদেরকে হত্যা করার মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়ন করার যে পরিকল্পনা করছে অনুরূপভাবেই মোহাম্মদ সাল্লাহ কেউ হত্যা করার পরিকল্পনা করেছিল মক্কার মুশরেকেরা তাকে দেশ থেকে বিতাড়নের পরিকল্পনা করেছিল এবং তারা সার্থক হয়েছিল সাফল্যমণ্ডিত হয়েছিল আর রাহিকুল মাকতুম গ্রন্থে বিশ্ববিখ্যাত লেখক আর রাহিকুল মাকতুমের লেখক শেখ সফিউর রহমান মুবারাকপুরি তিনি আর রাহিকুল মাকতুমে অধ্যায়ে ফিদারিন নাবুয়া ফিদারিন নাদুয়া ফিদারিন নাদুয়া অর্থাৎ সংসদ ভবনে النقاش البرلماني والإجماع على قرار غاشم بقتل النبي صلى الله عليه وسلم কাফেরদের বা কুরাইশদের সংসদে নবী করিম সাল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র তারা পুরস্কৃত করতে চেয়েছিল এই ব্যক্তিকে যে হত্যা করবে তাকে একশোটি উঠ দেওয়া হবে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে বিভিন্ন রকমের তারা প্রলোভন দেখিয়েছিল এক একজন বলেছিল তাকে দেশ থেকে বিতরণ করে দাও এক একজন বলেছিল তাকে হত্যা করে দাও শেষ পর্যায়ে শয়তান এই সিদ্ধান্তে গৃহীত হলো আবু জাহাল যখন বলেছিল যে তাকে হত্যা করে দিতে হবে নতুবা তার সাঙ্গুপঙ্গ তার দল তারা নিয়ে এসে আমাদের হামলা করবে এবং তাকে ছাড়িয়ে নিয়ে যাবে তাকে যদি আমরা বেঁধে রাখি আটকে রাখি এতে আমাদের কিছু লাভ হবে না তার দলবল যারা আছে সাহাবি যারা আছে তার সাথীদের যারা আছে তারা তাকে ছাড়িয়ে নিয়ে যাবে এই জন্য আবু জাহাল বলল যে মোহাম্মদকে হত্যা করতে হবে আর যে তাকে হত্যা করতে পারবে তাকে সব থেকে উত্তম এবং দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে ভূষিত করা হবে তো শৈতান স্বীকৃতি দিল যে হ্যাঁ, হ্যাঁ এটাই গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত পরামর্শ এই শয়তানের পরিকল্পনায় তাদের সাংসদে বিল পাস হয়ে গেল পার্লামেন্টে বিল পাস হয়ে গেল যে নবী করিম সাল্লাহ মোহাম্মদকে হত্যা করতে হবে এই ষড়যন্ত্রে তারা উত্তীর্ণ যখন হলো আপনারা বাকি ইতিহাস জানেন নবী করিম সাল্লাহামকে তারা বিতরণ করেছিল এই ঘটনা রাহিকুল মাকতুমে শেখ সফিউর মোবারকপুরি উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে হত্যার যে একটি ষড়যন্ত্র কুরাইশদের সাংসদে এই ঘটনাটি তাহাকে আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করব এই ঘটনাটি তাখরিজ ঘটনাটি কোথায় কোথায় আছে এই ঘটনাটি আবু নাইম আল আসবাহানি তার গ্রন্থ দালাইলুন নাবুয়া প্রথম খণ্ড দুশো বিশটা হাদিস নাম্বার একশো চুয়ান্ন সিরাত ইবনে হিসাম প্রথম খণ্ড চারশো আশি পৃষ্ঠা আর সিরাতুন নাবিয়া লি ইবনে হিব্বান প্রথম খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা শারফুল মুস্তাফা তৃতীয় খণ্ড তিনশো বাহান্ন পৃষ্ঠা আর রাউজুল উনফ চতুর্থ খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠা আর সিরাতুন নাবিয়া লি ইবনে কাসির দ্বিতীয় খণ্ড দুশো আঠাশ পৃষ্ঠা আর রহিকুল বাহতম প্রথম খণ্ড একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আল বিদায় আওয়ার নিহায়া লিবনি কাসের তৃতীয় খণ্ড দুশো পনেরো পৃষ্ঠা এই সমস্ত গ্রন্থে হাদিসটি বা এই ঘটনাটি উল্লেখিত হয়েছে তাহাতে এই ঘটনাটি বাতিল আল্লামা শাহেখ সাফিউর মুবারকপুরি তার গ্রন্থ আর রহেকুল মাহতুম এটা উল্লেখ করেছেন আমার সংক্ষিপ্ত জ্ঞান অনুযায়ী আমার সীমিত জ্ঞান অনুযায়ী এটা বাতিল বলেই পরিগণিত হয় কারণ এর যে সানাদ রয়েছে সমস্ত সানাদ দুর্বল থেকে দুর্বলতায় পৌঁছে যায় এক নম্বর হচ্ছে এই ঘটনাটির সানাদে মোহাম্মদ বীর ওমার আল ওয়াকিদি মোহাম্মদ বীর ওমার আল ওয়াকিদি এ হচ্ছে মাতরুক মিথ্যুক ও জাল রাবি পরিত্যক্ত মিথ্যুক এবং জাল রাবি সে জাল হাদিস বর্ণনা করত মিথ্যা কথা বলতো এবং মহাদ্দিসিনী কিরাম তাকে পরিত্যাগ করেছেন ইবনা যারা সাকালেন রাহেমাউল্লাহ বলেন সে মাতৃক বা পরিত্যক্ত তাকরিব ও তাহজিব দুশো তিন পৃষ্ঠা রাবি নাম্বার ছ হাজার নশো একান্ন এই রাবির জীবনী সংক্রান্ত টিকায় শেখ খালিল মামুন শিহা বলেন বলেছেন ইমাম বুখারি রহমাল্লাহ বলেন সে মাতরুকুল হাদিস ইবনু আদি বলেছেন তার হাদিস সুরক্ষিত নয় ইমাম আবুদাউদ দাউদ রাহিমাউল্লাহ বলেন আমি তার হাদিস লিখি না এবং তার থেকে হাদিসও বর্ণনা করি না আবু জুরাহ আর রাজি রহমাল্লাহ বলেন সে মাতরুকুল হাদিস আবু বিশ আদাউলা বি রহমাল্লাহ বলেন সে হচ্ছে মাতরুকুল হাদিস ইমাম দারাকুদ্দ রহমাল্লাহ বলেন তার হাদিস স্পষ্ট জয়ীব ইমাম জুজ জানি রহমাউল্লাহ বলেন সে নির্ভরশীল নয় তাকরিব উত তাহজিব দুশো তিন পৃষ্ঠা উদ্ধৃতিতে আর তারিখ সাকির দ্বিতীয় খণ্ড তিনশো এগারো পৃষ্ঠা তারিখে বাগদাদ তৃতীয় খণ্ড তিন পৃষ্ঠা আলী ক্যামিল ষষ্ঠ খণ্ড দুশো একচল্লিশ পৃষ্ঠা আব্দু আফা আল উকাইরি আব্দু আফা আল উকাইরি চতুর্থ খণ্ড ষোলোশো ছেষট্টি পৃষ্ঠা আহওয়ালুর রিজাল দুশো আঠাশ পৃষ্ঠা আলজার হুয়া তাদিন অষ্টম খণ্ড কুড়ি কুড়ি পৃষ্ঠা ইমাম জাহাবি রাহমাউল্লাহ বলেন সে মাত্র সিয়ার আলামিন নুবালা তৃতীয় খণ্ড ছয় পৃষ্ঠা ইমাম আহমদ উবনু হাম্বাল রাহমাউল্লাহ বলেন সে মিথ্যুক সিয়ার আলামিন নুবালা তৃতীয় খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা ইমাম নাসাই রাহমাউল্লাহ বলেন সে মাত্রুক আর আব্দু আদুআফা মাত্র মাতরুকুন রাবি নাম্বার পাঁচশো একত্রিশ আলী ইবনুল মাদিনী রাহমাউল্লাহ বলেন সে হাদিস জালকারী আল মাজরুহিন লিবনে হিব্বান দ্বিতীয় খণ্ড 290 পৃষ্ঠা রাবি নাম্বার 990 নব্বই তাহসিবুল কামাল 26 খণ্ড 187 পৃষ্ঠা বিজারুল ইতিদাল তৃতীয় খণ্ড 663 পৃষ্ঠা ইমাম ইসাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলেন সে হাদিস জালকারী আল কাশফুল হাদি আল কাশফুল হাসিস প্রথম খণ্ড 243 পৃষ্ঠা রাবি নাম্বার 713 ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন সে হাদিস জালকারী হাদিস রচনাকারী মাশিখাতু মাশিখাতুন নাসাই প্রথম খণ্ড ছিয়াত্তর পৃষ্ঠ রাবি নাম্বার ছয় মুহাম্মদ বিন ইব্রাহিম দ্বিতীয় নম্বর একটা রাবি আছে এ ছিল এই রাবি যে হাদিস জাল করত মিথ্যুক এবং পরিত্যক্ত দ্বিতীয় নাম্বার রাবি একটা হচ্ছে মোহাম্মদ বিন ইসহাক সে হচ্ছে মুদাল্লিস আর তিনি আন্দারা বর্ণনা করেছেন যা উসুল হাদিসের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় সিয়ার ও আলামিন নুবালা চতুর্থ খণ্ড চারশো চুরাশি পৃষ্ঠা দিরাসাত রকদিয়া দ্বিতীয় খণ্ড পাঁচশো বাষট্টি পৃষ্ঠা তাকরিব তাহজিব প্রথম খণ্ড চারশো সাতষট্টি পৃষ্ঠা রাবিনামাদ পাঁচ হাজার সাতশো পঁচিশ মানে মোহাম্মদ বিন ইসাক তিনি হচ্ছেন মুদাল্লিস আর তিনি আন্দার বর্ণা করেছেন দুটো কারণ পাওয়া গেল এই ঘটনাটা বাতিল হওয়ার তিন নম্বর কারণ শেখ ইবনে ইসহাক ইবনে ইসহাকের যে শেখ রয়েছে এই শেখ এটা হচ্ছে অপরিচিত বা ঝুল তিন নম্বর কারণ সালামাত ইবনুল ফাজ ইবনুল আবরাস একটা রাবি আছে এ হচ্ছে মুনকার ইমাম বুখারী রহমাল্লাহ বলেন সে মুনকারুল হাদিস এবং পরিত্যক্ত প্রথম খণ্ড পঞ্চান্ন রাবি নাম্বার একশো উনপঞ্চাশ নাসাই বলেন সে ওয়াল রাবি নাম্বার দুশো একান্ন একচল্লিশ পাঁচ কারণ এই বাতিল হওয়ার জন্য মোহাম্মদ বিন সাইব আল কালবি তিনি হচ্ছেন মাতরুক প্রথম খণ্ড একশো আটত্রিশ রাবি নাম্বার দুশো নয় আফা ওয়াল মাতরুকুন কোন নির্ধারিত নির্ধারিত তৃতীয় খণ্ড একশো ত্রিশ পৃষ্ঠ রাবি নাম্বার চারশো সাতষট্টি ইমাম বুখারি রহমাউল্লাহ বলেন আমি ইয়াহিয়া আবনে মাইন রাহিমাউল্লাহকে বলতে শুনেছি কালবি কিছুই নয় তারিখুল কবির প্রথম খণ্ড পাঁচশো দশ পৃষ্ঠা রাবি নাম্বার দু হাজার সাতাশি ইমাম দারাকুদ্দিন রহমাল্লাহ বলেন সে মাত্রুক লিসানুল মিজান ষষ্ঠ খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা রাবি নাম্বার সাতশো এই ঘটনাটা নবী ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল মক্কার মুশরিকেরা তাদের পার্লামেন্টে তাদের সাংসদে এই ঘটনাটা একেবারেই বাতিল একেবারেই বাতিল আর এই জন্য পাঁচটি কারণ উল্লেখ করলাম আর মহাদিসিন কেরাম বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে সমস্ত গ্রন্থে সেই হাদিসটা এই ঘটনাটাকে বাতিল বলেছেন আমি তার উদ্ধৃতি দিলাম এরপরেও যাদের সংশয় হয় যে হাদিসটা সহি না জয়ীব না জাল না বাতিল আপনারা নিজেরা যাচাই করবেন যদি আমার তাহাকে কোনো ভুল থাকে অবশ্যই আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ এতে আমার কোনো আপত্তি নেই মানুষ মাত্র ভুল হতেই পারে এবং তাহাকিকের দরজা খোলা খোলা রয়েছে বন্ধ হয়নি আমার অধিকার রয়েছে আমি তাহাকে করতে পারি আর রাইকুল মাকতুমের বা পৃথিবীর যে কোনো গ্রন্থের পবিত্র কোরআন হাদিস এবং আরও অন্যান্য কোরআনে তো কোনো ভুল হবে না সেটা নিয়ে তাহাকিক করতে পারি আরও গবেষণা গভীর গবেষণা করতে পারি হাদিস নিয়ে গবেষণা করতে পারি এটা অধিকার রয়েছে মানুষের এবারে আল্লাহর কাছে একটাই দোয়া আমরা করব আমাদের তাহিক যাতে করে সঠিক হয় এবং আমরা যাতে করে সঠিক দিশাটা পাই দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই কল্যাণ আল্লাহ তালা আমাদের যেন নিহিত রাখেন এই দোয়াই করি এবং তাহিকের যাতে করে আমরা ফল পাই নেকি পাই সবাব পাই সঠিক তাহাকিকে উত্তীর্ণ হই এই দোয়া আল্লাহ তালার কাছে কামনা করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাদের সঠিক তাহাকিক করার সঠিক বুঝ দান করার জৈব এবং জাল হাদিসকে বর্জন করার তৌফিক প্রদান করুন আল্লাহ আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত